শুধু দিয়ে গেলে প্রেম শুধু দিয়ে গেলে ভালোবাসা দিলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে প্রেম শুধু দিয়ে গেলে প্রেম শুধু দিয়ে গেলে ভালোবাসা দিলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে ঘরে জনম আমার ভালোই ছিলাম সুখে ব্যথা ভরা এ জীবনে দুঃখ দিয়ে গেলে গরিব ঘরে জনম আমার ভালোই ছিলাম সুখে ব্যথা ভরা এ জীবনে দুঃখ দিয়ে গেলে পুতুল খেলায় শুধু তুমি পুতুল খেলায় করলে শুধু দিয়ে চলো না ভিখারি হয়েছি বলে আমার হবে না ভিখারি হয়েছি বলে আমার হল প্রথম জীবনে তোমায় ভালোবেসেছি গানের মাঝে সুর দিয়ে খুঁজে পেয়েছি প্রথম জীবনে তোমায় ভালোবেসেছি গানের মাঝে সুর দিয়ে খুঁজে পেয়েছি ভালো শুধু তুমি ভালোবাসা দিয়ে শুধু করলে চলো না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে ভালোবাসো বুঝে শুনে হায় রে কলিকালে নইলে বন্ধু ভাসতে হবে দুই নয়নের জলে ভালোবাসো বুঝে শুনে হায় রে কলিকালে নইলে বন্ধু ভাসতে হবে দুই নয়নের জলে সঞ্জয় বলে ভালো কৌশিক বলে ভালোবাসা আমার সইল না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না প্রেম শুধু দিয়ে গেলে প্রেম শুধু দিয়ে গেলে ভালোবাসা দিলে না ভিখারি হয়েছি বলে ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে হয়েছি বলে